বাংলাদেশের সঙ্গে দেশের সংযোগ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমিরের সংবাদের ইনস্টিটিউট থেকে আমি আছি আপনাদের সাথে ইশতিয়াক আসিফ আমিরের সংবাদ সবসময় প্রবাসীদের সুখ দুঃখ এবং সফলতার গল্পগুলো তুলে ধরে এবং সেই সাথে আমিরাত এবং দেশ বিদেশের বিভিন্ন খবরের খবরগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আপনাদের সামনে হাজির হয়েছি এখন দেখবেন খবরের বিস্তারিত আমিরাত সংবাদ প্রবাসের সঙ্গে দেশের সংযোগ বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি পাওয়া মানেই বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হওয়া সংযুক্ত আরব আমিরাতে ইদানিং বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ বাংলাদেশের প্রতিষ্ঠান বৃদ্ধি পাওয়ার কারণে বাংলাদেশিদের কর্মসংস্থানের পাশাপাশি বাংলাদেশে রেমিটেন্সও বৃদ্ধি পাবে সংযুক্ত আরব আমিরাতে আজমান সানায়ার ফ্যাক্টরি মাঠে বাংলাদেশে মালিকানাধীন পলাশ গ্রুপের প্রতিষ্ঠান ইসার মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন আমার টোটাল পঁচাত্তর জন স্টাফ আছে এইটা সহ একশো ছাব্বিশ জন স্টাফ অ্যাড হয়েছে ইনশাল্লাহ আরও আমি দু সালের ভিতর আরও বিশটা শোরুম করব সুপার মার্কেটে আশা রাখছি আমি প্রায় সাত থেকে আট হাজার বাংলাদেশি এখানে প্রোভাইড করব তারা আমাদের এখানে চাকরি করবে ফোনে সুপারমার্কেটের উদ্বোধন করেন শেখ সুলতান নাসের হুমায়িত রাশেদ আল নোয়াইমি এদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত consul general B M Jamal Hossain তারা শুরু এটি দেখে আমি ভীষণভাবে আনন্দিত আমি এর সাফল্য কামনা করি এবং এই আজমান ভিত্তিক যে ব্যবসায়ী একটি খুব শক্তিশালী ব্যবসায়ী কমিউনিটি এখানে ডেভেলপ করেছে এটি এই প্রবাসে বাংলাদেশিদের এক অসাধারণ সাফল্যের গল্প বলে এবং আমরা এটি জেনে আনন্দিত এবং এখানে ব্যবসায়ীদের বিভিন্ন বিষয় সুখ দুঃখ সমস্যা এগুলো আমরা সম্মিলিতভাবে তাদের বিষয়গুলো আমরা ডিস করতে চাই তো সে একজন ব্যবসায়ী হিসেবে আমি একজন নাজমুল হকের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুব আলম মানিক সিআইপি সাইফুদ্দিন আহমেদ মোহাম্মদ মীর কামাল মোহাম্মদ ইমদাদুর রহমান সহ আরও অনেকেই আপনি যদি আমাদের আমিরা সংবাদে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে লাইক এবং আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং বেল বাটন টিপে অবশ্যই আমাদের সাথে থাকবেন এতে করে আপনার পাশাপাশি আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন যারা রয়েছেন তারাও আমাদের দেওয়া তথ্যগুলো সম্পর্কে অবগত হবেন আমিরাত সংবাদ সবসময় প্রবাসীদের পাশে থাকার চেষ্টা করে আমির সংবাদের যারা দর্শক রয়েছেন তাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ